এই এই শুনছো এই দেখো না বাথরুমের ছিটকিনিটা খারাপ হয়ে গেছে একটু ঠিক করে দাও না কেন আমি তো মিস্ত্রি যে আমি ঠিক করবো হ্যাঁ আজকে এটাকে খারাপ হতে হলো শোনো না এ দেখো লাইটটাও খারাপ হয়ে গেছে একটু ঠিক করে দাও না কেন গো আমি কি যে আমি ঠিক করবো হ্যাঁ। the next day আরে বাথরুমের লক তো ঠিক হয়ে গেছে আরে বাহ রান্নাঘরের লাইটও দেখছি ঠিক হয়ে গেছে আরে কি গো এ কি দেখছি বাথরুমের ছিটকিনও ঠিক হয়ে গেছে রান্নাঘরের লাইটও ঠিক হয়ে গেল খোলে কি করে বল্টু তো এসেছিল বলল চা খাওয়াও না হলে কিস দাও ঠিক করে দেবো আ বাবা বা তাহলে কাজের বিনিময়ে চা খাইয়ে ঠিক করিয়ে ফেললে বলো আমি চা চাওয়ালা নাকি চাওয়ালি খাবো